আসসালামু আলাইকুম গাইস সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি তো আজকে যে প্রসেসটা দেখাবো সেটা হচ্ছে ভুল করেও এই চারটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন না ভুল করেও এই চারটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন না তো কি কি অ্যাপ্লিকেশন সেটা শুরু করা যাক তো প্রথমে প্লে স্টোরে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার জন্য এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন প্লে স্টোরে ওপেন করবেন ওপেন করার পর উপরে দেখবেন সার্চ বার আছে সার্চ বারে ক্লিক দেবেন এই যে সার্ভার সার্ভারে ক্লিক দেবেন সার্ভার আর ক্লিক দেওয়ার জন্য এই প্রথমে আমি বলি এই চারটে অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন না তো দেখি কি কি অ্যাপ্লিকেশন আছে এই কয়টা তো প্রথমে ক্লিন মাস্টার আছে ক্লিন মাস্টার এই ক্লিন মাস্টার এই সমস্ত অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন না এই সমস্ত অ্যাপ্লিকেশন ডাউনলোড ভুল করেও করবেন না তো দ্বিতীয়তে শুরু করা যাক দ্বিতীয় অ্যাপ্লিকেশন হচ্ছে ব্যাটারি সাবার ব্যাটারি সাবার এই অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করবেন না অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করবেন না তো তৃতীয়তে চলুন শুরু করা যাক তৃতীয় আছে আপনাদের বিপিএন বিপিএন নিচের দিকে স্ক্রল করলে এরকম বিপিএন ডাউনলোড করবেন না এরকম বিপিএন ডাউনলোড করবেন না তো তৃতীয় চতুর্থ আছে ওয়াইফাই হ্যাক চতুর্থ আছে ওয়াইফাই হ্যাক এই সমস্ত অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেনই না এই যে এই সমস্ত অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন না তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ আর ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন